যে কোনো আমল করবেন যে কোনো আমল করবেন এই শুধু আলেম ওলামার প্রতি আপনি নির্ভর করলে হবে না দুনিয়ার বিষয়ে তো কোনোদিন আলেম ওলামাকে জিজ্ঞেসও করতে চান কিন্তু আখেরাতের বিষয়ে সবটুকু আলেমদের উপরে ডিপেন্ডেন্ট হবেন কেন নির্ভরশীল হবেন কেন আপনার জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে প্রযুক্তি আপনাকে অনেক এগিয়ে নিয়ে এসছে এখনো কেন শাক দিয়ে মাছ ঢাকার যুগ থাকবে এখন নিজেরা পড়বে নিজেরা জানবে ওই হিন্দুদের ঠাকুরের মতো তো আলেমদের হওয়া যাবে না আর হিন্দুদের মতো জনগণ মুসলমানদের হওয়া যাবে না ওই ঠাকুর তিনি শুধু ধর্মগ্রন্থ নারবেন পড়বেন সাধারণ জনগণ ধর্মগ্রন্থ নারবেও না কাজ করবে না এটা শুধু ঠাকুরের সম্পদ এটা তো হিন্দু রীতিনীতি আর মুসলমানদের নীতি হলো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন হ্যাঁ যাতে করে শাক দিয়ে মাছ কেউ থাকতেই না পারে অর্থাৎ আমি যে কথাটি বলেছি এর মানে এটা নয় যে আপনি আলেমদের কথা মোটেই শুনবেন না তা কিন্তু বলছি না আমি বলছি যখন কিছু শুনবেন আপনার কোরআন হাদিসের সাথে মিলছে না তখন যেন মনে একটা প্রশ্ন বিদ্ধ হয় যেটা কেন কোরআনে হাদিসে একরকম সমাজ চলে আর একরকম কেন এটা কেন হচ্ছে অবশ্যই এটা একটু খতিয়ে দেখার চেষ্টা করবে আপনার ব্রেন নাই কথা বললে তো হবে না আপনি তো বাজারে গিয়ে আজকে কি কি বাজার করবেন মাছ কোন মাছ কিনবেন পাঙ্গাস না রুই মাছ না চিংড়ি না কাতলা না কই মাছ কোনোদিন কি আলেম আমাকে ফোন দিয়েছিলেন হুজুর বাজারে আসছিলাম পাঙ্গাসও দেখি জিন্দা কই মাছও লাফালাফি করছে হুজুর কোনটা কিনতাম কত দেখি কোনোদিন কি ফোন দিয়েছিলেন ফোন দিয়েছিলেন কোনোদিন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন হুজুর কি হুজুর কি বলবে ওখানে হুজুর কিচ্ছু না আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে কোন মাছ কেনা লাগবে আছে কোন শাক কেনা লাগবে সব আপনি কিনছেন কিন্তু যখন শরীয়তের কাছে জানার প্রয়োজন হচ্ছে তখন হুজুরের কাছে এসে আপনি মুর্দা সাজছেন মুর্দা বুঝেন তো মরা মানুষ বা হুজুর আমি কিন্তু মরা মানুষ কিছু জানি না কেমনে উল্টাবেন কেমনে পাল্টাবেন কেমনে গোসল করাবেন দায় দায়িত্ব সবই আপনার আমার কিছু আর করা থাকলো যে মানুষটা আপনি বাজারের বেলায় টনটনা শরীরের বেলায় মর্মুর্দা তা কেন হবে এখানেও আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যাতে করে কোনো আলেম যেন আপনাকে বিপথে নিতে না পারে আমার কথা বুঝতে পেরেছেন ভাইরা শরীয়তের বিষয়গুলো নিয়ে আপনাকে অনেকটা ভাবতে হবে